মালদা বাবাইয়া সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে পথে পথে ঘুরে রেখা দেশের সম্পত্তি টাকা পয়সা এই অহংকার না না এই অহংকার কিছুই নয় ওই গরিব বলিয়া মা বেদিক দিল তাহারা তারা আজকে নিখোঁজ হয়ে চলে গেল কোন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে খবর পানো ওই নাকি করোনা রোগে আক্রান্ত হয় কোন পথে পথে লেখাও আর মর বেটা বাড়ি পরিচালিত হইলেন কিসের ভাগ কিসের সম্পত্তি কিসের টাকা কিসের পয়সা কিসের অহংকার যে বাড়ি তুই দিনে চারবার থেকে পাঁচবার ঘুটি শুনে যাইছু শেষের দিনে সেই বাড়ি থেকে একবারে চিরদিনের মতো হবে বেরিয়ে পড়ে যাবে তাই বলে না কিসের অহংকার না না না মুই এখন মুই আমার বেকার সন্ধানে মুই চলিতাম ওই বীর রাজ্যের পথে পথে ঘুরে বেড়াম শুনে রাখো মোর মত যারা অহংকার করিবে তার এই দশা হবে মোর মতনে রাজ্যে যাচ্ছ কাজ করবা কাজ করে আসিয়া শুনি তোমার বহিন আর বড় ভাগিনী দেখা এই রাজপথে পথে ঘুরে বেড়াচ্ছে তারপরে ও শুনিল মোর বহিন আর নাই পৃথিবীর বাঁচি নাই মুই এখন ওই রেখার সব জায়গা রেখা খুঁজিয়ে আনি খুঁজিয়ে আনিয়া মুই ওর একটা বিশ্বাস করেছিল তুই ধনী লোকের ওই বেটার সঙ্গে প্রেম করবি না আর যদি তুই সন্ধান পাও ওই ওই মহাজনের বাবুটার কাছে ছাড়া ওই পাহাড় করে ওই অনেকটা তুই গ্রহণ করিস না না ওই যাও ওই দেখা খুঁজি বেড়াও রেখা নমস্কার আমার নাম হিতেশ্বর রায় আর সবাই গান করছেন দুলালচন্দ্র রায় আর বীরলা রয় তো আমাদের এই ভাওয়াইয়া গানের যে প্রোগ্রাম এগুলো আমরা বহুদিন আগে থেকে করে আসছি এখানে রামকেলিতে এবার সুযোগ পেয়েছি আপনাদের সামনে উপস্থিত করার জন্যে তো আমাদের YouTube channel Malda Bhawaiya channel চ্যানেলটার নাম হচ্ছে মালদা ভাওয়াইয়া প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন মালদা ভাওয়াইয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এটা আমাদের এটা গল্পটাই পুরো হচ্ছে প্রেমের গল্প এখন লাভ রিলেশন চলছে মানে লাভ ম্যারেজ চলছে ঠিক আছে তো এখন বাস্তব সমাজের এটা আমার একটা দৃষ্টিকোণ আমাদের সবারই প্রত্যেকের জীবনে এখন লাভ ম্যারেজ হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে চার পাঁচটা করে হচ্ছে তো আমাদের কর্তব্য হচ্ছে সেগুলোকে মেনে নেওয়া আগের সময় ছিল যখন লাভ ম্যারেজকে আমরা মানতাম না কিন্তু এখন দিন দিন যত এগোচ্ছে আমাদের সমাজ যত এগোচ্ছে আমাদের লাভ ম্যারেজকে একইভাবে অ্যারেঞ্জ ম্যারেজের মতোই দেখা উচিত মানে প্রেম করে বিয়েটাকেও একই রকম সম্মান দেওয়া উচিত আমার মনে হয় আপনাদের কি মনে হয় হ্যাঁ প্রেম করে বিয়ে করাটাকেও কিন্তু একই রকম সম্মান দেওয়া উচিত তা না হলে এই যে দেখলেন একটু আগে পাগলে অভিনয় করলেন তো অতুল চন্দ্র রায় তো আমরা এটাই তুলে ধরার চেষ্টা করছি যে লাভ ম্যারেজকে আমরা যেন সঠিকভাবে যেন সম্মানটা দিতে পারি আমাদের সমাজ যেন এই লাভ ম্যারেজ মানে প্রেম করে বিয়েটাকে যেন মেনে নেয় সেটাই আমরা প্রচার করছি নমস্কার হরে কৃষ্ণ আর মালদা ভাইয়া সার্চ করবেন ইউটিউবে অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ পিআই পিআই